কতদিন তোমাকে দেখিনি দেখতেও চাই না এ কথা মিথ্যে নয় আসলে জীবন বলে সত্যি কিছু নেই জীবন জীবিত থাকার অভিনয়ে কেন করলে এরকম Eu não colhei.